খুশি খুশি ভাই মানে শুধুমাত্র আমি একা খুশি না এই ভিডিওটা যদি দেখে আপনার বিহসরা তারাও যে কি পরিমাণে খুশি হবে মানে এটা বইলা বোঝানো যাবে না আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম আর আজকের ব্লগে চলে আসছি সুজুকির অফিসিয়াল একটি শোরুমে তো দর্শক এই ব্লগে কিন্তু আপনাদেরকে নতুন নতুন কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব সবচেয়ে যে খুশির সংবাদটা সেটা পলাশ ভাই বলবে এই শোরুম থেকে ভাই কেমন আছেন জি ভালো আছি ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই ভিডিও দেখার পরে দর্শকরা কি ভালো থাকতে পারবে অবশ্যই ভালো থাকবে অনেক অনেক কড়া কড়া ইনফরমেশন আসতেছে আচ্ছা সবচেয়ে যে ধামাকা যে ইনফরমেশনটা সবচেয়ে আকর্ষণীয় যে ইনফরমেশনটা সেটা কি ভাই সেটা হচ্ছে দীর্ঘ ছয় মাস পরে হ্যাঁ সুজুকিতে আসতেছে মানে চলে আসছে অলরেডি আসতেছে না চলে আসছে চলে আসছে এসএফ প্রত্যেকটা ভ্যারিয়েন্ট প্রতিটা আচ্ছা আমি একটু জাস্ট কালারগুলো দেখাই দর্শক এদিকে কিন্তু এস এফ রেড কালার এই ব্যাগটা দেখতে পাচ্ছেন পাশাপাশি সবচেয়ে যে ডিমান্ডেবল বাইক এস এফ এর ব্ল্যাক কালারটা এটাও কিন্তু ভাইদের কাছে এই মুহূর্তে আসছে এবারেও কিন্তু কালার ভ্যারিয়েন্ট যেগুলো ম্যাট কালার এবং এফআই কার্বোরেটার সবগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অ্যাভেলেবল থাকবে এবং সুজুকির প্রত্যেকটা মডেলে কিন্তু আপডেট প্রাইস হয়েছে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো ভিডিও জুড়ে তো ভাই শুরুতে সেরকম লোকেশনটা একটু বলে দিবেন আমাদের সুজুকি রাইডার জোনের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার যে প্রশিকা ভবনটা আছে আচ্ছা। প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটে আমাদের সুযোগ রাইডার জন্য শোরুম তো দর্শক পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সো কথা বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এত খুশি কারণটা কি আসলে অ্যাকচুয়ালি দীর্ঘ ছয় মাস পরে Suzuki SF FI ABS even SF carburettor version আর এসএফের যে ম্যাট প্লাসের যে ভার্সন দুইটা কালার আছে যে ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক এটা কিন্তু আমাদের কাছে এই মাসে অ্যাভেলেবল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো ভাইয়া যে ব্যাগটা দেখতেছি পাশাপাশি রাখা আছে ব্ল্যাক কালার এবং রেড কালার এই কি আপডেট হয়েছে নাকি জি আচ্ছা প্রথমে কোনটা দেখো ভাই আমরা হচ্ছে প্রথম যে কার্বোরেটর ভার্সনটা আছে কার্বোরেটর ভার্সনটা একটু দেখায় সবাইকে আমাদের কাছে কিন্তু এস এফ কার্বোরেটর ভার্সন যেটা এটার কিন্তু হচ্ছে black colour red colour even blue colour সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা। আর মানে এই মানে দীর্ঘ ছয় মাস পরে আমাদের কাছে এই এসএফের যে ভার্সনগুলা মানে আমাদের কাছে অভাব ছিল অনেক দিন ধরে ভিউসরা দেখতে পায় না ভিডিওর মাধ্যমেও হোক আর ইভেন শোরুমে আসলে হোক সুযোগ কোথাও পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেন এসএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে ইভেন আমাদের শোরুমে আসলেও কিন্তু এসএফের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা পেয়ে যাবে প্রতিটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু SF FI ABS S S F carburettor version even S F matte plus version সবগুলা কালারই আমাদের কাছে এই মাসে অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা তবে প্রত্যেকটা দামগুলো আমরা জানি যে এই মুহূর্তে এই গ্লসি কালারের যে মানে বাইকটা আছে এটার দাম কত রাখা হয়েছে এটার বর্তমান হচ্ছে এস এফ কার্বোরেটর ভার্সন যেটা আছে এস এফ কার্বোরেটর ভার্সনের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর বাকি যেগুলো আছে আপনার হচ্ছে এস এফ এফআই এবিএস যেটা আছে ওটার বর্তমান প্রাইস কিন্তু আপনারা সবাই জানেন তারপরে একটু বলে দিই তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর সাথে হচ্ছে এস এফের যে ম্যাট প্লাস ভার্সনটা আছে ম্যাট প্লাস ভার্সনের যে দুইটা কালার আছে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু কালার এটার প্রাইস বর্তমান কিন্তু হচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আরেকটা জিনিস যেটা মনোটন ব্ল্যাক মনোটন অন্যান্য কালারগুলো কিন্তু সবসময় থাকে না এই মুহূর্তে কি আমি বললাম তো এই ভিডিওটা দেখার পরে শুধুমাত্র আমি খুশি না ভিউয়ার্সরাও অনেক খুশি আচ্ছা, হয়ে যাবে আচ্ছা শিওর আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু জিক্সার মোনোটনের ব্ল্যাক ভার্সনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দুইটা না অনেকগুলাই আছে আর সাথে ব্লু কালারটাও কিন্তু এখানে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন আর সাথে আমি আরেকটু দেখায় দিই যে অনেক দিন ধরে কিন্তু জিক্সার মোনোটনের কিন্তু হচ্ছে ইয়ে ভার্সনটা যেটা হচ্ছে আপনার গ্রে হ্যাঁ গ্রে কালারটা অ্যাশ কালারও বলে সবাই গ্রে আচ্ছা। কালারটাও কিন্তু অনেক দিন ধরে মার্কেটে অ্যাভেলেবেল নাই আচ্ছা। সেক্ষেত্রে গ্রে কালারটাও কিন্তু আমাদের কাছে এখানে এসে ইমিডিয়েট এখন চাইলে এখনই আপনি উইদাউট এনি বুকিং কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর একটু দেখান সবাইকে কতগুলো আছে আমাদের কাছে মানে হ্যাঁ এইখানে হ্যাঁ এখানে হচ্ছে মেরুন কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা আর কি বুকিং দিয়েও পাচ্ছেন না তাদের জন্য আমি একটু বলবো যে মেরুন কালারটা সুজুকি আমাদের রাইডার্স জন্য কিন্তু এসে মেরুন কালারটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই আমি আবার একটু দেখাই যে এইখানেও কিন্তু এই কর্নারে আসছে আচ্ছা, মানে এই কর্নারেও <laughs> কিন্তু একটা আছে জিক্সার যেটা গ্রে আচ্ছা, কালার হ্যাঁ মোনোটনের প্রাইস এখন অ্যাকচুয়ালি মোনোটনের প্রাইস প্রাইস বলা লাগে না ভিওয়ার্সরা সবাই অলরেডি জানে এটার প্রাইস কত এখন বর্তমানে তারপরেও একটু বলে রাখি সেটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু জিক্সার মনোটন গ্রে কালারটা কিন্তু আপনার নিজের করে নিতে পারতেন হ্যাঁ প্রতিটা কালারই কিন্তু সেম প্রাইস আর সবগুলো কালার কিন্তু আমাদের কাছে ইমিডিয়েট এখন চাইলে এখনই পাবেন ব্লু কালার বলেন তারপরে গ্রে কালার বলেন বা মেরুন কালার বলেন আপনারা আসবেন ইমিডিয়েট টাকা নিয়ে আসবেন সাথে আমাদের এখানে সুজুকি রাইডের জন্য চলে আসবেন বা ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমাদের সুজুকি রাইডার জনের শপের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ইমিডিয়েট এখনই আপনাদের হচ্ছে গাড়ি হ্যাঁ দিয়ে দিতে পারবো উইদাউট এনি বুকিং আচ্ছা যেহেতু আসতে হবে কোথায় মানে আমি লোকেশনটা একটু আপনাদের আপনাদের জন্য বলে দিই সেটা হচ্ছে আমাদের সুজুকি রাইডার জোনটা ভবনটা কিন্তু হচ্ছে মিরপুর দুই নাম্বার যে প্রশিকা ভবনটা আছে প্রশিকা ভবনের ঠিক অপোজিটে সুজুকি রাইডার্স জোন আমাদের শোরুমটা ওকে ভাইয়া তো আমরা অন্য অন্য কালেকশনগুলো দেখি যে এই মুহূর্তে রাইডার্স জোনে আর কি কি কালেকশন আছে সবগুলা কালেকশনই আছে আমাদেরকে একটু দেখাই <laughs> হচ্ছে জিএসএক্স 125 যেটা আছে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভটা কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন সবগুলা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার বর্তমান প্রাইসটা একটু বলে দিই এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে one twenty five GSX one twenty five যেটা আছে এটা কিন্তু আপনার নিজের করে নিতে পারবেন আর এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর সাথে ইঞ্জিনটা দেখছেন একবার পুরো সাদা ইঞ্জিন ভাই এই মানে অসাধারণ প্রতিভা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ইঞ্জিনের অসাধারণ প্রতিভা অনেকে বলে সাদা ইঞ্জিনের পাওয়ার বেশি পাওয়ার বেশি অ্যাকচুয়ালি আমি একটু বলি আপনাদের জন্য এই যে সাদা ইঞ্জিন দেখতেছেন এই ইঞ্জিন যত গরম হবে যত বেশি গরম হবে তত কিন্তু মনে করেন যে এটার পারফরমেন্স বাড়বে রং তো উঠবে না নাকি ভাই রং উঠবে কেন শুধু কি জাপানিজ একটা রঙই তো এটা হ্যাঁ রঙই তো এটা এটা রং উঠবে কেন বলেন আচ্ছা। সুজুকি আমি একটু আপনাদের জন্য মানে বলে রাখি সুজুকি জাপানিজ একটা ব্র্যান্ড সেক্ষেত্রে জাপান থেকে ওভারঅল সব কিছু পারফেক্ট না হওয়া পর্যন্ত কিন্তু সুজুকি মানে মার্কেটে বাইক দেয় না আচ্ছা। জাপান থেকে আসে না বাইক কিন্তু তারপরেও হ্যাঁ কোয়ালিটিটা কিন্তু ইনশিওর করে জাপানিজরা আচ্ছা। আর জাপানিজদের সম্পর্কে কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন ওই একটু খুঁত থাকলে কিন্তু সে বাইক মানে মার্কেটে পাবলিশ করে না আচ্ছা, সেক্ষেত্রে আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন যে বাইক পারফেক্ট আছে আচ্ছা, আর এরপরে আমরা কোন বাইকটা দেখব এরপরে আমি মাইলেজ কিং যেটা আছে আচ্ছা। এখন বর্তমানে তেলের যে দাম বাড়া বাড়ছে হ্যাঁ মাইলেজ কিংটা আমি একটু আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে হায়াতি ইপি e আচ্ছা। এটার ইকো পারফরমেন্স ইউজ করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হায়াতি ইপি e এটা বাংলাদেশের সব থেকে বেশি মাইলেজ পাওয়া যায় এটা এক লিটারে কিন্তু পঁচাত্তর কি বলেন পঁচাত্তর কিলোমিটার কিন্তু মানে পথ পাড়ি দেওয়া যাবে এক লিটারে এক লিটারের দাম কত এখন <laughs> সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি যারা আর কি মানে অফিসে যাইতে যাচ্ছেন বা হচ্ছে বিভিন্ন কাজে বাইকের উপরে দৌড়াইতেছেন সেক্ষেত্রে তাদের জন্য আমি একদম পারফেক্টভাবে বলবো যে এইটা তাদের জন্য পারফেক্ট এটা মানে এটার অনলি হচ্ছে এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে সুজুকি হায়াতি ইপি e পেয়ে যাবেন আপনারা আপনার ভিউয়ার্সদের জন্য আর একটা সুসংবাদ আমি দিয়ে দিই সেটা হচ্ছে যে আপনার ভিওর্সরা যারা পুরাতন বাইক ইউজ মানে মানে যারা একটা বাইক ইউজ করতেছেন হ্যাঁ। তারা আর একটা নতুন বাইক সুজুকির বাইক নিতে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের জন্য আছে আমাদের সুজুকি রাইডার জনের পক্ষ থেকে এক্সচেঞ্জের অফার আপনাদের পুরাতন যে বাইক আছে এটা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা এটা সর্বোচ্চ মূল্য একটা আপনাদের এটার সাথে অ্যাডজাস্ট করে নতুন বাইকটা আপনাকে দিয়ে দিব সেক্ষেত্রে এটা কিন্তু মানে সুজুকিতে এতদিন ধরে মানে চালু ছিল না আমাদের সুজুকি রাইডার্স জন্য কিন্তু এতদিন ধরে চালু চালু ছিল না সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অফার হয়ে আসতেছে পুরাতন বাইক আমাদের সুজুকিতে আমাদের কাছে দিয়ে যাবেন সুজুকি রাইডার জন্য দিয়ে যাবেন ভালো একটা দাম দিয়ে নতুন আরেকটা বাইক নিয়ে যাবেন